টেলার মেকিংটা খুব জুস হয়েছে একটা ছবির টেলার একটা ছবি দেখার আকর্ষণটা একটু বেশি বাড়িয়ে দেয় ওহো দারুণ আমাদের দরকার একজন দুঃসাহসিক ইন্টেলিজেন্ট কমান্ডার যারা কিনা পেটে বাচ্চা নিয়ে হিরোইন ফেন্সিডিল গাঁজা মদ নিয়ে ভাই রাখেন একশো কোটি টাকা মানুষ কি টাকা দেখে কেউ ছবি দেখতে ফারাবি ফাউন্ডেশন এটা কিন্তু তাদের থেকে দেওয়া কতটুকু সাকসেস হতে পেরেছে এই দর্শকরাই বিচার করবে বিয়ের পোশাকটা পর্যন্ত স্পন্সর নিয়ে করে নেগেটিভটার এত নিউজ হবে কেন পজিটিভটা হবে সিনেমা নিয়ে আলোচনা সমালোচনায় জমজমাট যেহেতু একশো কোটি টাকা সিনেমা সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা দিন এই যে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে সবচেয়ে বেস্ট লেগেছে পরাণ সিনেমাটা কারণ এটা রিফাত মিনির একটা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি করা ইন্সপায়ার্ড হয় তো এই মুভিটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে আর দিন দা ডে এই মুভিটা খারাপ নয় অবশ্যই বলবো দেখুন মুভিটা ভালোই আমি শিওর এই লোকটা নিশ্চয়ই চাপা মারতেছে কারণ আপনি হাইস্ট গেলে একটা সিনেমা দু তিনবার দেখবেন তারপরে আপনার কাছে আর ভালো লাগবে না এই লোকটা পঁয়ত্রিশ বার একটা সিনেমা দেখছে এটা কি ধরনের পাগলাম এসব কিন্তু অনন্ত চলিলে অফিসে চাকরি পাওয়ার ধান্দা আর কি এ ভাইটা চাকরি নিচ্ছে এই লোকটা তার বোনের বিয়ের গহনা চুরি করে অনন্ত জলিলের একশো কোটি টাকা সিনেমা দিন দাটে পঁয়ত্রিশ বার দেখেছে এটা কোনো কথা এটা কোনো সুস্থ মানুষের কাজ না বলেন কি না সিনেমা যে দেখার একটি বিষয় দেখতে সুন্দর লাগলে দর্শকরা বসে দেখে আজকে তার প্রমাণ পেলাম ইন্দাডি মুভিটা দেখার পরে পাবলিকের রিয়েকশনগুলো একটু দেখে নেওয়া যাক ভালো হয় দর্শকরা দেখে মজা পেয়ে আসলে একশো কোটি টাকা কোন ক্ষেত্রে ডালা হয়েছে বেশিরভাগই নেগেটিভ সাংবাদিক বলছেন নাকি কোনো অভিনয় পরিচালক হতে পারে কিন্তু বর্ষা নাকি নায়িকা হয়েছে সে আসলে সবাই খারাপ রিভিউ দিয়েছে তা নয় অনেকে মুভিটার ভালো রিভিউ দিয়েছে আমার কাছেও মুভিটা অনেক ভালো লেগেছে সুন্দর খুব সুন্দর হয়েছে একমাত্র অনন্ত জলিলের দ্বারা এটা সম্ভব প্রথমত হচ্ছে যে ছবিটা অনেক ভালো লাগছে একটু বিবেকটা একটু খারাপ হয়েছে বাংলাদেশে অনন্ত জলিল পারে বাংলাদেশ পারে এটা বোঝা গেল এরকম অ্যাকশন মুভি আর দেখি না দিন দ্য ডে অ্যাড রিলিজের পর এটা নিয়ে একটি সমালোচনা দেখে বুঝতে পারেন আমি খুব বেশি মুভি দেখি দেখা মানুষ না তবে সুযোগ পেলে বাংলা চলচ্চিত্রতে যে যাই বলুক অভিনয় ঘাটতি থাকলো সে একজন স্বপ্নবাস মানুষ যখন বাংলা সিনেমাকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন বিগ বাজেটের ছবি তৈরি করছেন দেশের চলচ্চিত্রকে বাঁচান সমালোচনা না করে সাপোর্ট দেন তাহলে আরও ভালো ছবি হবে ভিডিওটি ভালো লাগে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে